hi friends welcome to Papiya's kitchen আপকা কিচেন আজ আমি আপনাদেরকে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো এগ মশালা এর জন্য প্রথমে আমি কড়াইয়ে সামান্য একটু সাদা তেল দিচ্ছি দু চামচের মতো এরপর তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এতে একটু কালো জিরে দিচ্ছি এরপর আমি এতে একটু দারচিনি দিচ্ছি এ আমি এই এটা করবার জন্য আগে থেকে দু চামচের মতো আদা রসুন আদা রসুন বাটা একটা গোটা পেঁয়াজ বাটা চারটে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি একটু ধনে পাতা আর একটা টমাটো ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর আমি প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা সামান্য একটু ভাজা হওয়ার পর মধ্যে যে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এরপর আমি যে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দু মিনিটের মতো আমি এটা সামান্য একটু ভেজে নিচ্ছি এগ মশলা বানাচ্ছি আমি এর জন্য বেশি বিশেষ কিছু মশলার দরকার নেই খুব কম মশলাতেই এই রান্নাটি হয়ে যায় এরপর আমি দেখুন আদা পেঁয়াজের ভাজা হয়ে গেছে একটু সামান্য লাল লাল হয়ে যাওয়ার পর আমি এতে টমাটোটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এতে সামান্য নুন দিচ্ছি নুন দিয়ে এক মিনিটের মতো আমি বন্ধ করে দিচ্ছি এবার আমি দেখছি দেখুন টমেটোটা গলে গেছে এরপর আমি এতে একে একে সব মশলা দেবো প্রথমে আমি এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি এরপর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি চামচের মতো জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি আর সামান্য একটু নুন দিচ্ছি এই চিনি দিচ্ছি এরপর আমি আমি এতে সামান্য একটু জল দিচ্ছি এরপর মশলাটা থেকে যখন তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে তখন আমি এতে একটু এক চামচের মতো আমি চিকেন মশলা দিয়ে দিচ্ছি চিকেন মশলা অপশনাল আপনি নাও দিতে পারেন দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে এরপর আমি এতে জল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দিয়ে আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার দেখছি দেখুন মশলাটা কষা হয়ে গেছে এরপর আমি এতে যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম এগুলোকে এরকম হাফ করে কেটে নিয়েছি এরকম করে হাফ করে কেটে নিয়েছি আমি কাটার পরে সেইগুলো এই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাগুলোকে ডিমের উপরে উপরে সব চারিয়ে দিচ্ছি তা আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর পাশে বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন দেখুন আমার হয়ে গেছে সবশেষে আমি যে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেইগুলো ছড়িয়ে দিচ্ছি দেখুন আমার রান্নাটা হয়ে গেছে